আমার মেয়ে বুঝছো আয়সা হ্যাঁ ও যখন কেজিতে পড়তো তখন একদিন আমাকে এসে বলে Abu can you tell me big number তা বলছি কেজির একটা বাচ্চার কতটুকু বিগ নাম্বার দরকার ওর আমি বললাম যে one hundred she is not satisfied she sad no no no no no no তুমি আমাকে আরও বড় নাম্বার বলো আমি বললাম ওকে কেজির বাচ্চা দেখি ten thousand no no no no you tell me the biggest number আমি এই সময় জানতাম না বিগেস্ট নাম্বার কি বুঝছো আশা বল আশা পড়তে যাও আসলে জানি না তো বুঝছো তো পাঠিয়ে দিলাম পরে চিন্তা করলাম what the hell? I do not know the biggest numbers or the biggest তারপর পড়া শুরু করলাম ওকে এরকম করে ওয়ার্ডের ক্ষেত্রেও কিন্তু একটা বিশাল ব্যাপার রয়েছে বড় বড় ওয়ার্ড রয়েছে এত বড় বড় ওয়ার্ড রয়েছে হ্যাঁ নাম্বার যেমন রয়েছে নাম্বার নিয়ে আমরা আর ভিডিওতে বলবো আজকের আমরা এই টপিক বলেছি এই ভিডিওটি বাংলাদেশের সাড়ে চার কোটি শিক্ষার্থীদেরই দেখা উচিত আর আজকে আমার সাথে রয়েছে নামটা এখানে দেখতে পাচ্ছি she is from Baker National School and College but আমরা তার পরিচয় তার মুখে শুনি Over to you, ma'am, please. Hello everyone, this is Nurishiranta Khalid. I'm a seventh grader from Dickerson Strand College and I'm also a Tesla learner. Hmm, that's lovely. And uh, by the way, she's got another identity. She is a very favorite student of mine. So Rodoshi আজকে আমরা কি শিখবো না সো দেখি সামনে কি আছে তোমার জন্য তুমি বলো তো পৃথিবীর সবচেয়ে বড় ওয়ার্ড কোনটা সবচেয়ে বড় ওয়ার্ড হচ্ছে মেয়ে পড়ো তো কিছুই দেখো the biggest word of the world is this one smiles সত্যি একটা হাসি দাও how that is the question বলো এই স্মাইলস শব্দটি শুরু হয়েছে কি দিয়ে অ্যাস হুম অ্যান্ড শেষ হয়েছে কি দিয়ে অ্যাস এবং এর মধ্যে দেখো একটা মাইল রয়েছে এক mile so this is the largest word Oh, yes, sir. Yeah. I got it. Did you understand? Yeah. এটা ফাজলাম সত্যিকার অর্থে এটা আসলে তো অক্ষর রয়েছে কয়টা one two three four five six this cannot be the biggest word Yes, sir. But we have got five bigger words যেটা আমরা এখন শিখব বন্ধুরা টেসল এই যে ভিডিওটা করলো অনেকে বলে এইটা সবচেয়ে বড় এটা সবচেয়ে বড় আসলে আমাদের জানা দরকার পৃথিবীর সবচেয়ে বড় পাঁচটি word okay so here go আমরা শুরু করব পঞ্চমটা দিয়ে হুম এই ওয়ার্ডটিতে this the fifth largest okay okay how many letters are there twenty nine letters are they তো এখানে তুমি এটা একটু উচ্চারণ করার চেষ্টা করো তো ফ্লক্সিনাও ফ্লক্সিনাও সিনি হিলি ফিউলি তাহলে আবার বলি ফ্লক্সিনাও uh, সিনি আবার বলো আবার বলো ফ্লক্সিনাও সিনি হেলিফিলিফিকেশন Hilly purification. Hilly pilification. Hilly pilification. তাহলে আমরা আবার বলি পুরোটা একত্রে বলি Floxinal city hilly pilification. আবার বলি দ্রুত Floxinal okay. Floxinal city hilly pilification. আবার Floxinal city hilly pilification. সেটাকে বারবার বানান করতে হবে এবং এটা পড়ার জন্য একটা নিয়ম রয়েছে ফ্লক সিনাও এই পর্যন্ত আলাদা রাখতে হবে সিনি হিলি ফিলি এই পর্যন্ত সিনি হিলি ফিলি হ্যাঁ সিনি হিলি ফিলি এরপরে এটুকু আবার আলাদা বলতে হবে তারপর কয়টা ভাগ করলাম one two three so floccinaucinihilipilification ফিকেশন এই তো হয়ে গেল এটা ভাগ ভাগ করে পড়লে so there are twenty nine letters এটা হচ্ছে কোনো কিছু কি ওয়ার্থলেস মনে করা মেন্টাল মাসে কি আর দূর চল একটা টেসলে করছে আর দূর ভুয়া মানে হ্যাঁ কিছুই নিজে কিছু কিছুই পারে না মানে সব কিছুর ওয়ার্থলেস মনে করা সে পরে এরকম এই গরিব গরিবই থেকে যায় আলটিমেটলি আর তোমাদের মতো স্টারার হতে পারে না star kids Rodoshi by the আমাদের একজন থার্টি কিটসের একটা স্টার কিট হচ্ছে আমাদের ওদেশি সো এটা বুঝে গেলাম রাইট পরের ওটা যেমন okay so how many letters are here 30 সো So you see there are 30 letters in this word. among it a fourth largest in the oh. এটা এখানে ভাগ ভাগ করতে হবে এটা ব্রিটিশ হলে সিউডো সিউডো আর এখানে হলো সুডো সুডো ওকে পিটা সাইলেন্ট এখানে সুডো সুডো এটুকু একসাথে pseudo pseudo right okay hypo para এটুকু একসাথে thyroidism thyroid thyroidism thyroidism thyroidism thyroidism তাহলে pseudo pseudo para thyroidism to pseudo hypoparathyroidism আবার বলো pseudo pseudo hypoparathyroidism এবার না দেখে বলো তো pseudo pseudo hypoparathyroidism yeah pseudo pseudo hypoparathyroidism pseudo pseudo hypoparathyroidism এটা হচ্ছে মাথা মোটা থাকে হাতের হাড্ডিটা ডি অনেক শর্ট থাকে ইটস এ ডিজিজ এরকম একটা bodily disease থাকে মানুষের মাথা মোটা হাত ছোট bone stones ছোট এই ধরনের একটা ফিজিক্যাল কন্ডিশন যে থাকে এটা হচ্ছে এই রোগটার নাম pseudo pseudo hypoparathyroidism pseudo pseudo hypoparathyroidism so এটা হচ্ছে ফোর্থ লার্জেস্ট আমরা যাচ্ছি পরবর্তী ওয়ার্ডটিতে এটা অনেকে বলে এটা নাকি সবচেয়ে বড় ওয়ার্ড আসলে তা না এটা থার্ড লার্জেস্ট ওয়ার্ড এটা বাংলাদেশে খুব জনপ্রিয় হয়েছে একটা ভিডিও দিয়ে বাট এটা লার্জেস্ট ওয়ার্ড নয় এখানে হাউ many letters are they Rodoshi thirty four thirty four letters and this is the third largest world of the world এটা আমরা একটু ভাগ ভাগ করে সুপার ক্যালি সুপার ক্যালি এটুক ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসিস এক্সপিয়ালিডোসিস সো তিনটা ভাগ করি super cali super cali fragilistic expialidocious এটার অর্থ হচ্ছে ফাটাফাটি সেই মামা অসাধারণ হ্যাঁ ঠিক আছে এক্সেপশনালি এক্সেপশনাল হুম ইয়া এটাকে বলে হাউ রোদোশিয়াস আও she is supercalifragilisticexpialidocious মানে বলতে পারতো এক্সেলেন্ট সুপার কুল এটা না বলে সে বলছে uh, well, Rodo, she is supercalifragilisticexpialidocious because she's from Vikanasanoon School and College. In the best identity, she's Yasis's favorite student. Okay. So how is your service? Yes, sir, is expeditious. Expeditious, right? Expeditious. Hmm. So, আপনারা আমাদের সাথে রিভাইজ করতে পারেন supercalifragilistic fragilistic expeditious. Yeah, good. Now, রোদসে আমরা এবার যাব পরবর্তী ওয়ার্ডটিতে hmm hmm hmm so how many letters are here 36 36 letters and this is the second largest word of the world Okay. ওকে এই ওয়ার্ডটার মিনিংটা অনেক সুন্দর There was a meaning. বলবো বলো হিপোফটো Hippopoto. হিপোফটো হিপো মানে হচ্ছে বড় বড় হ্যাঁ হিপোফটেমাস এ ধরনের Yeah. বিশাল জাইগেন্টিক Got it. হ্যাঁ দৈত্যাকার এ ধরনের হিপোফটো Hippopoto. Monstroses Monstrous. মংস এটা এরকম করো hippopoto hippopoto monstrosus monstrosus quip quip quip pedi peda quip peda quip peda lio lio এটা কি একসাথে বলতে হবে quip peda lio quip peda lio hippopoto hippopoto monstrosus monstrosus peda lio monstrosus peda lio phobia phobia Hippopoto, Hippopoto, Monstrosus, Monstrosus, Quipedalio, Quipedalio, Phobia. Phobia. Phobia মানে হচ্ছে ভয় সো যে মানুষগুলো বুঝছো বড় বড় ওয়ার্ড দেখে ভয় পায় সেই ভয়ের নাম হচ্ছে এই ওয়ার্ডটা হ্যাঁ okay sir I got it মানে বুঝছো ফিয়ার অফ লং ওয়ার্ডস বড় ওয়ার্ড দেখে আল্লাহ এটা বানান টানান কেমনে মুখস্থ করে লিখতে পারবো না এই ধরনের আর কি right So hippopotomonstrosesquippedaliophobia Hippopotamonstrances qui quipedalio Hippopotamonstrances quipedaliophobia. তাহলে আবার ভাগ করে পড়ি Hippopotamonstrances quipedaliophobia. Phobia. হিপোপটোমংস্ট্রাসিস কুইপেডালিওফোবিয়া Hippopotamonstrances quipedaliophobia. আবার Hippopotamonstrances quipedaliophobia. আপনার কি এই রোগ আছে এই ভয় আছে যদি বড় ওয়ার্ড দেখে ভয় পান আজকে থেকে এটা বলবেন এবং এটা বলতে গিয়ে দেখবেন শহীদ হয়ে গেছেন হ্যাঁ মানে <laughs> এই বড় ওয়ার্ডের ভয় তো এই বড় ওয়ার্ড বলতে গিয়েই ভয় লাগবে মানুষের right but it's super easy যদি ভাগ ভাগ hippopotomonstroses quipedaliophobia right give it a try and the largest word is this one how many letters 45 mm. এই ওয়ার্ডটা হচ্ছে pneumono ultra microscopic silico volcanoconiosis pneumono ultra microscope microscopic silico এটা এরকম ভাগ করতে হবে pneumono pneumono pneumono microscopic water ultramicroscopic silicovolcano silicovolcano coniosis new coniosis আবার নিউমোনো নিউমোনো ultramicroscopic ultramicroscopic silicovolcano silicovolcano volcano silicovolcano coniosis coniosis এবার দ্রুত Newman ultramicroscopic silicovolcanoconiosis Newman ultramicroscopic coniosis great great এবং এইটার অর্থ হচ্ছে নিউমোনো এটা একটা নিউমোনিয়া লাংস টাইপের ডিজিজ হয় এবং মাইক্রোস্কোপিক মানে ক্ষুদ্র আলট্রা মাইক্রোস্কোপিক মানে অতি ক্ষুদ্র সিলিকা মানে বালু ভোলকানো মানে আগ্নেয়গিরি সো আগ্নেয় ভোলকানো থেকে লাভা বের হওয়ার সময় ছোট ছোট বালু বাতাসে মিশে গিয়ে ওই ওই ছোট্ট মাইক্রোস্কোপিক বালু এটা যদি নাক দিয়ে কেউ ইনহেল করে তাহলে তার একটা লাংস ডিজিজ হয় সেই ডিজিজটার নাম হচ্ছে pneumono ultra microscopic silicovolcanoconiosis after microscope is so volcanic So it's a name of a disease. আমি যখন আর্মি মেডিকেল কলেজে ক্লাস নিতে যাই মেডিকেলে যারা স্টুডেন্টরা পড়ে ওদের ফার্স্ট ইয়ার আমার একটা ক্লাস থাকে একটা কোর্স থাকে তো ওদের বলি তো বলে তো সবচেয়ে পৃথিবীর বড় ওয়ার্ড কোনটা এটা আসলে মেডিকেল সায়েন্সের একটা ওয়ার্ড তো ওরা আসলে জানে না এটা তখন ওদের কাছে বেশ ভালো লাগে সো ডিয়ার ফ্রেন্ডস আমরা আজকে শিখলাম পাঁচটা largest word and this is the largest word of the world ডিকশনারিতে যেটা আছে আর কি ওকে সো এইবার আমাদের সাথে থাকলে কি হবে টেসলের সাথে এই যে হবে be with tassel be unique and we have got official two numbers zero one six two zero zero zero zero nine nine four or nine nine five এবং আমার সাথেও আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আমার আমাদের ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আমাদের সব ভিডিও কোর্সগুলো আপনারা পাবেন the best video course on spoken English, phonetics, grammar, writing, job English, medical college admission, Dhaka University admission, kids English, the best, best, best video contents of the country or you can say of the world. It's my challenge. Okay? এই ভিডিওটার মানটাই দেখেন এবং আরও অনেকেরটা দেখেন and that's why you are requested to visit this site আমাদের ডিরেক্টলি জুম ক্লাসগুলোতে ভর্তি এখানে হওয়া যাবে টেসলবিডি ডট কম আর ভিডিও কন্টেন্টের জন্য আমাদের এই সাইটটিতে ভিজিট করতে হবে W W W dot TESOL Bangladesh dot com and here is my phone number zero one six double three six eight six eight six eight thanks for watching our video so Rodoshi how was the lesson তোমার কাছে কেমন লেগেছে I'm just shocked that they, I learned this. Um, it's really I nice, really right? enjoy lesson. Okay, and thanks for joining our lesson. So, dear viewers, see you in any other video lesson. in future. Till then, Allah Hafiz. Bye. Yeah, bye bye.